এখন কথা হলো আমাদের প্রাক্তন মন্ত্রী এখন আমাদের হাটবাড়ির মন্ত্রী জনাব আনিসুল ইসলাম মানুষের আজকে আমরা একজন বিশিষ্ট আলেম আল্লামা হাফেজ জুনায়দ বাবনগরীকে হারিয়েছি তিনি আমাদের কাছ থেকে চলে গিয়েছেন আমরা সকলে যেখানে যেতে হবে সেখানেই গিয়েছেন আল্লাহর কাছে আল্লাহ কেন যে নিয়ে যায় সেটা আল্লাহ জানেন উনি শিক্ষায় জ্ঞানে আমার চেয়ে অনেক বড় ছিলেন কিন্তু বয়সে আমার চেয়ে বেশ ছোট ছিল প্রায় সাত আট বছর ছোট আমার তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক ছিল আমি আসতাম ওনার সাথে কথা বলতাম আমি দেখেছি ওনার বিশ্বাস উনি কিছু জিনিসে বিশ্বাস করতেন ধর্মে বিশ্বাস করতেন ইসলামে বিশ্বাস করতেন এবং বিশেষ করে যেটা আমাদের আল্লামা মৌলানা নুর ইসলাম সাহেব বলেছেন যে হাদিজের উপর ওনার যে দক্ষ দক্ষতা ছিল উনি যত বড় একজন বিশাল ছিলেন এটা চিন্তা করা যায় আজকে তাকে আমরা হারিয়েছি আমরা মনে করেছিলাম যে এই মাদ্রাসাকে উনি নেতৃত্ব দিয়ে আরো সুন্দর জায়গায় দিতে পারবেন তার ছেলে আজকে আমি একটু কথায় বলতে চাই আল্লাহ যেন তার পরিবারকে সেই সত্য দেয় যাতে এই বিদ্যুৎ তারা সহ্য করতে পারে এবং তার ছেলে সলমান সকলের কাছে তার পক্ষ হয়ে চেয়েছেন আমি বলব আমার মনে হয় না উনি কখনো কারো সাথে দুর্ব্যবহার করেছেন তবে যদি তারপরেও কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি বলব আমরা সকলে মিলে তাকে আওয়াল আখেরাতে মাফ করে দিচ্ছি আল্লাহ তাকে যেন তার নাম বাসি করেন ইসলাম আলাইকুম